হ্যালো ওটা চলে আসছে মাশাল্লাহ ওটা ঠিক আছে তুমি ওদের ভিতরে ঢুকতে দাও ঠিক আছে আমি বাকিটা এখানে সামলাইতেছি ওকে তুমি ওদের ভিতরে উঠাই নিয়ে আসো হুম কাটলাম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন বসেন বসেন কি নোংরা এরা সি ড্যাড তুমি কিন্তু আমাকে আঙ্কলের কাছে ঠিক মতো ইন্ট্রোডিউসই করা যাবে না I am PhD partner homie degree beat that nigga I'm more qualified than any other candidate for your daughter এই আর তোমরা কে কই আছো একটু চা নাস্তার ব্যবস্থা করো তাড়াতাড়ি হোয়াট চা নাস্তা uncle bring in the good shit daddy we don't have much time আর তিনটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে ঠিক আছে সো হরিয়া আহ চুপ থাক বুঝছেন ছোট থেকে এটাতে বাইরে বড় করছি এখন একটু সাইজে আইছে daddy you are embarrassing me শোন ঠিক বয়সে বিয়ে করলে তোর মতো একটা পোলা থাকতো আমার আমাদের কোনো চাওয়া পাওয়া নাই বাহ মাশা আল্লাহ তবে আমার ছেলের কিছু ডিমান্ড আছে এই ক ওয়াল আঙ্কল আমার ইমার্জেন্সি একটা গাড়ি আর একটা বাইক লাগবে অ্যান্ড আবার থেকে অর্ডার দিয়েন না নাহলে কিন্তু ওগুলো আস্তে আস্তে আমার বাচ্চা হয়ে যেতে পারে ও হ্যাঁ আমি আমার ওয়াইফকে নিয়ে আবার সুন্দর মনোরম পরিবেশে থাকতে চাই এসব ন্যাস্টি এরিয়াতে আমি থাকতে পারবো না তো ওরা আমার জন্য একটা ফ্ল্যাট লাগবে আর আমি আমার প্যারেন্টসদেরকে আবার অনেক লোভ করি সো এটার জন্য তাদের একটা আলাদা ফ্ল্যাট দরকার আর কিছু ও হ্যাঁ মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ আই ওয়াজ হোপিং আমি একটা ইউনিক কিছু করবো যেন প্রত্যেক ওয়েডিং একটা ইউনিক কিছু না করলে ওইটা লেজেন্ডারি হয় না আমার ফেসবুকের ম্যাক্সিমাম ফ্রেন্ডলি ফেক মনে হয় ওদের সবাইকে দাওয়াত দিয়ে দিব like open house party okay তো এটার জন্য বিশাল হল লাগবে minimum five thousand plus counting এরকম একটা হল অ্যাডভান্স বুক করতে হবে পাঁচ হাজার মানুষের কম হলে আবার একটা নাক কাটা যেতে পারে আমি আপনাদের সাথে সম্বন্ধ করতে পারবো না মানে কি আমাদের এভাবে ডাইকায় না অপমান করার সাহস আপনারা কেনা দিছে আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে মানুষ কি মনে করবে এটা ভাইবা আমি আসলে সোসাইটিতে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি হ হ আমার মতো এরকম সোনার টুকরা পোলার বিয়া আমি জায়গায় দিমু এটা আপনি ভাবলেন কেমনে আমাকে মাফ করবেন ভাই আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন ওই চল এখান থেকে ও আচ্ছা হন ফেসবুকে কিছু মায়েরা লিখছিল ড্যাড ইজ প্রিন্সেস ওকে বাপ তো কিং হইব ওখানে তোর বিয়া দিব চল চল চল আমার চল চল চল চল ওকে ড্যাড লেটস গো আসসালামু আলাইকুম সবাইকে বিয়ের সিজন চলছে চারপাশে অনেক বিয়ে শাদী হচ্ছে এর মধ্যে আরেকটা জিনিস কিন্তু গোপনে প্র্যাকটিস হচ্ছে সেটা হচ্ছে যৌতুক আর আমার খুবই আপসেট লাগতেছে বাট এটা আমাদের সমাজের মানে সোসাইটিতে লোক কি বলবে ওই বাড়ির মানুষজনকে দুটো খুশি করতে হবে এসব মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো এবং গরিব ঘরের মানুষগুলো গ্রামাঞ্চলে হোক শহরে হোক বিভিন্ন স্টেজে কিন্তু এটার প্র্যাকটিস চলতেছে তো যৌতুকের ব্যাপারে আপনাদের মতামতটা আমিও জানতে চাচ্ছি আপনাদের পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে যারা সামনে বিয়ে করতেছেন বা বিবাহিত বা খুব শীঘ্রই বিয়ে হবে তার একটু কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন অবশ্যই এই ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে কিন্তু আপনারা অনেকেই বাসায় কিছু না কিছু শিখতেছেন কোনো না কোনো কোর্স করতেছেন আবার কোনো না কোনো স্কিল ডেভেলপ করতেছেন বাট এই জিনিসগুলো করতে গিয়ে আপনাকে যদি কেউ একজন প্রফেশনাল ট্রেনার হেল্প করে মানে হাতে ধরে দেখিয়ে দেয় তাহলে কিন্তু সেই লার্নিংটা খুব সুন্দর হবে আপনি যে কোনো প্রবলেমে পড়লে সে যদি আপনার কম্পিউটারে অ্যাক্সেস করে আপনাকে স্পেশালি আপনাকে যে শিখছেন তাকে সুন্দরভাবে এই টু জেড ব্যাপারটা দেখিয়ে দেয় মানে হেল্প করে এরকম কিন্তু অনেকেই খুঁজতেছেন যে লাইফ আমি একটা টিচারের সাথে সরাসরি কানেক্টেড থেকে কোর্স করতে পারার সুযোগ তো সেই সুযোগটাই আপনাকে দিচ্ছে মিথ মিউজিয়াম তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা graphic design web design video editing VFX এর কাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের কোর্স করতে পারবেন যেখানে একজন প্রফেশনাল ট্রেনার আপনাদের সাথে ফুল কোর্সে কানেক্টেড থাকবেন এবং কোর্সের পরে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে আর্নিংয়ের যে পসিবিলিটিস এবং ওয়েজ সেগুলো আপনারা তাকে আপনাকে দেখাই দেবে তো এত কিছু কম্বাইনলি পাওয়ার জন্য সিম্পলি আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ভিজিট করুন মিথ মিউজিয়ামের ওয়েবসাইটে আর সেখানে কোর্সের রেজিস্ট্রেশনের সময় কিন্তু এই কোডটা ব্যবহার করতে হবে গুড বাই টোয়েন্টি টোয়েন্টি এই নেক্সট তিন দিনের জন্য আপনারা যদি এই কোডটা ব্যবহার করে যে কোনো কোর্স রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট হুম আমাদের ভিউয়ার জন্য যদি এরকম স্পেশাল ডিসকাউন্ট থাকে সবারই ব্যবহার করা উচিত এখনই চলে যান ওয়েবসাইটে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে ইউজ করুন এই কোডটি goodbye twenty twenty next তিন দিনের জন্য এই সুযোগটা থাকছে এবং সাথে সাথে পেয়ে যান এক হাজার টাকার ডিসকাউন্ট ভিডিও ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিতে পারেন আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আমাদেরকে সাথে কানেক্টেড থাকতে চান ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে দিল দেন এভরিওয়ান টেক কেয়ার ভালো লাগে থাকলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ